আমি ট্রেন্ড ফলো করি না নিজেই ট্রেন্ড বানাই আর আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না যা ব্যবহার করি ওইটাই ব্র্যান্ড হয়ে যায় ফলোয়ার তো পোলা বানে বানা আমি রেকর্ড বানাই মেরা तू रैपर नहीं डांसर है एक्टिंग तू कर रहा रावा सफर तू शायद से एक्टर है मैं जाने का दोस्तों के मैटर में মানুষ কেন বোঝে না বদনাম হওয়ার জন্য আগে নাম কামাইতে হয় Mami, ya yo sé que tú no te me vas a quitar. Duro. Lo que me gusta es que tú te dejas llevar. Duro. Todos los weekends ella sale a vacilar. Duro. যারা এক সময় আমার শেষ করতে আসছিল তারা ধ্বংস হইয়া ফিরে গেছে সফলতা দেখে যারা সাথে থাকে তাদের জন্য একটাই কথা কুত্তার নজর কিন্তু সবসময় পায়েই থাকে मैं रैपर नहीं गैंगस्टर है तू रैपर नहीं डांसर है एक्टिंग तू कर रहा रावा सफर तू शायद से एक्टर है मैं जाने का दोस्तों के मैटर में एक बच्ची कोई যখন আমার কেউ কোনো বিষয়ে সাবধান করে তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি যে শয়তান রে ভূতের ভয় দেখাইতাছে मैं रैपर नहीं गैंगस्टर है तू रैपर नहीं डांसर है एक्टिंग तू कर रहा रावा सफर तू शायद से एक्टर है मैं जाने का दोस्तों के मैटर में मैंने बॉम्बे में बचा চিল্লাই তো কুত্তাও फायर हो गई देख কিন্তু কখনোই বাঘের মতো আতঙ্ক সৃষ্টি করতে পারবো না अमीर में हो गई लगा তাই যে জায়গায় তোমার চিল্লাইতে হইব ওই জায়গায় আমার কথাও কোয়া লাগবে না मैं रैपर नहीं गैंगस्टर है तू रैपर नहीं डांसर है एक्टिंग तू कर रहा रावा सफर तू शायद से एक्टर है मैं जाने का दोस्तों के তুমি যত বড় নেতাই হও না কেন আমার কাছে কখনোই পারবো না তোমার দাম আর এইটারে যদি তুমি আমার অ্যাটিটিউড ভাবো তাহলে অ্যাটিটিউড দেখানোই আমার কাম Нарекали тебя накормленные бредом Ай-яй-яй, ты на шум грядущий педалами Любима, так и знай Толерантными, родимыми Храним образа একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না Нарекали тебя накормленные бредом Ай-яй-яй, ты на шум грядущий педалами Любима, так и знай Толерантными, родимыми Храним টাকা না কামাইলে তুমি হয়ে যাবে সস্তা পারলে টাকা কামাও সবার কাছে তুমি থাকবা ফেরেস্তা